এরপরে প্রশ্ন হলো আকস্মিক মৃত্যু এটা কি খারাপ জিনিস আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় কি আকস্মিক মৃত্যু বা হঠাৎ মৃত্যু এটা ভালো নাকি খারাপ এই যে তুরস্কে ভূমিকম্প হয়ে গেল সিরিয়াতে ভূমিকম্প হয়ে গেল হঠাৎ মানুষ মারা গেল আমাদের দেশে প্রায় সময় রোড অ্যাক্সিডেন্টে আগুনে পড়ে পানিতে ডুবে বিভিন্ন দুর্ঘটনায় হঠাৎ মৃত্যু যেটাকে বলে কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় না মানুষ হঠাৎ মৃত্যু এসে গেছে এই আকস্মিক মৃত্যু হয় যে এটা কি খারাপ নাকি ভালো আপনাদের মত কি আকস্মিক মৃত্যুটাকে ভালো না খারাপ হঠাৎ মৃত্যু হয়ে গেল হঠাৎ ভালো না খারাপ তাহলে আপনারা সবাই রোড অ্যাক্সিডেন্টে মরতে চান ভালো বলতেছেন যে আপনারা চান যে সবাই দেয়াল চাপা পড়ে ভূমিকম্পে আগুনে পুড়ে পানিতে ডুবে মারা যেতে চান না তাহলে ভালো বলতেছেন যে আচ্ছা এবার বলেন আকস্মিক মৃত্যু ভালো না খারাপ হ্যাঁ। ফতোয়া যদি এত তাড়াতাড়ি ঘুরে যায় তাহলে হবে ভাই দরকার ছিল না জানা থাকলে বলা যে আমি বিষয়ে জানি না কিন্তু আমরা বাঙালি মানুষ যতজন ডাক্তার ততজন মানুষ যতজন মুফতি ততজন এদেশের সবাই মুফতি সবাই ডাক্তার জানুক আর না জানুক বুঝুক আর না বুঝুক একটা কিছু বলবে আমি প্রশ্ন করেছি যে জানা আছে কিনা জানা থাকলে কনফিডেন্টের সাথে বলবেন আর জানা না থাকলে বলবেন না আমি জানি না তাহলে এটাও একটা জিনিস শেখা যে আমার না জানা জিনিস আমি মন গড়া কোনো মন্তব্য করব নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আকস্মিক মৃত্যু সম্পর্কে তিনি বলেছেন এটা মৌতুল আতি রাহাতুল লিল মুমিনি ওয়া আসাফিন লিল ফাজির আকস্মিক বা হঠাৎ মৃত্যু যেটা মানুষ বিছানায় শুয়ে অসুস্থ হয় মৃত্যুসজ্জায় শায়িত হয় এরপরে সে দুনিয়া থেকে যায় এটা না বরং হঠাৎ কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করলো এই মৃত্যুটা সম্পর্কে আমি সাল্লাহ বলেছেন এটা হলো রাহাতুল্লিল মোমেন এটা ইমানদারের জন্য আরামের ইমানদারের জন্য এটা ভালো কেন কারণ মৃত্যুর যে যন্ত্রণা মৃত্যুর যে কষ্ট এই কষ্ট তাকে পেতে হলো না সে মুহূর্তের মধ্যে তার রোগ কব্জ হয়ে গেল সে চলে গেল এবং তার এবং জান্নাতের মধ্যে মৃত্যুটাই বাধা ছিল যেহেতু সে ইমানদার যেহেতু সে মুত্তাকি যেহেতু সে গান যেহেতু সে হারাম থেকে বেঁচে ছিল যেহেতু সে আল্লাহর ভয়ে গুনা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে সেই পরহেজগার হওয়ার কারণে মোত্তাকি হওয়ার কারণে ইমানদার হওয়ার কারণে এই মতে ফাজা বা হঠাৎ মৃত্যুটা তার জন্য ভালো যে সে হঠাৎ করে মৃত্যু তো হয় নাই মূলত হঠাৎ করে তার রুটা জান্নাতে চলে গেছে যেহেতু সে ইমানদার আর যে ফাসেক যে ফাজের যে আল্লাহ দ্রোহী যে আল্লাহ নাফরমান যে গুনাহগার যে পাপিষ্ঠ যে অপরাধী এই লোকটার জন্য আকস্মিক মৃত্যুটা হলো হঠাৎ করে ছ মেরে তাকে জাহান নামে নিয়ে যাওয়া ব্যাপারটা হলো এরকম কারণ হলো সে তার অপরাধের কারণে জাহান্নামি কাজ করার কারণে নামে যাওয়ার মতো কাজ সে করে সেই ফায়সালা তার হওয়ার মতো পর্যায়ে সে ছিল সে দুনিয়াতে একটু ভোগ করছিল যা সেটুকু মুহূর্তের ভিতরে ছো মেরে নিয়ে যাওয়া হলো এবং মৃত্যুর পর সে যেহেতু খারাপ মানুষ জাহান নাম তার ঠিকানা হওয়ার কারণে এই আকস্মিক মৃত্যুটা তার জন্য খারাপ যেহেতু সে ছোমরে তার রোটা নিয়ে যাওয়া হলো এবং তার ঠিকানা যেহেতু জাহান্নাম সে জাহান্নামের কাছে চলে গেল এই জন্য এটা তার জন্য খারাপ অতএব আকস্মিক মৃত্যু ইমানদারের জন্য খারাপ না ভাইর আমার এই জন্য বুঝতে হবে যে আকস্মিক মৃত্যু অথবা বিছানায় শুয়ে শুয়ে কিংবা হাসপাতালে বেডে শুয়ে শুয়ে কিন্তু আস্তে আস্তে আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ এর কোনোটাই মূলত ভালো আর মন্দ না এটা নির্ভর করে বান্দার অবস্থার উপরে মানুষটা যদি ভালো হয় মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য ভালো আর যদি মানুষটা মন্দ হয় মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য খারাপ কথা কি বুঝাতে পারছি তাহলে মৃত্যু কিভাবে হবে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো গুরুত্বপূর্ণ হলো যে আমি কি করছি আমি এই মুহূর্তে হঠাৎ মৃত্যু হোক আর আস্তে আস্তে মৃত্যু হোক আমার এই মৃত্যুর পরে আল্লাহর কাছে কি পাওয়ার আশা আমার আছে আমি কি আমল নিয়ে যাচ্ছি এটা হলো ইমানদারের দেখার বিষয় কথা কি বুঝাতে পারছি আকস্মিক মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো দোয়া আছে কিনা সুনির্দিষ্ট করে একেবারে আকস্মিক মৃত্যু থেকে হঠাৎ মৃত্যু থেকে বাঁচার জন্য দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখান নাই তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া আছে যে দোয়া আমরা পড়লে হঠাৎ কোনো নিয়ামত আমাদের থেকে দূর হয়ে যাওয়া ছিনিয়ে যাওয়া এটা থেকে আমরা বাঁচতে পারবো যেমন দোয়াটা নবী সাল্লাম পড়তেন আল্লাহুম্মা আল্লাহ আপনার নেয়ামত যেটা আমি ভোগ করছি এটা আমার থেকে হঠাৎ করে চলে যাবে এটা থেকে আমি আপনার থেকে পানা চাই আফিয়াতিকা এবং আমার যে সুখ এবং শান্তি যে সুস্থতার মধ্যে আমি আছি এটা পরিবর্তিত হয়ে অসুস্থতা অশান্তির মধ্যে যে চলে যাওয়ার আশঙ্কা আছে ওইটা থেকে আমি আপনার কাছে পানা চাই অফাজা আতে নাকমাতিকা নাকমাতিকা ও জমি আইসাখাতিকা এবং আপনার শাস্তি হঠাৎ করে আমাকে যেন ধরে না ফেলে আমি যেন তবা করে দুনিয়া থেকে যেতে পারি এবং ওজমে আইসাহতিকা এবং আপনার যত নারাজি আছে সেটা থেকে যেন আমি পানা চাই সেটা থেকে আমি যেন বাঁচতে পারি সেজন্য আমি পানা চাই নবী সাল্লাহ আসলাম এই দোয়া করতেন এটা দোয়া করা যেতে পারে এর মানে এই না যে এই দোয়া পড়লে আপনার আর হঠাৎ মৃত্যু হবে না কিংবা হঠাৎ মৃত্যু হলে সেটা খারাপ হবে এই দোয়ার মধ্যে বলা আছে যে আল্লাহ আপনার নেয়ামত যেন আমার থেকে ছিনে না যায় ছিনিয়ে না না নেওয়া হয় দূর যাতে না হয় আমার সুস্থতা যেন অসুস্থতায় মানে পরিবর্তিত না হয়ে যায় এবং আপনার হঠাৎ করে আপনার কোনো শাস্তি যেন আমাকে পেয়ে না বসে হঠাৎ করে মৃত্যু হলো আবার আমি ফাঁসেক ফাজের থেকে যদি অবস্থা হয় তাহলে তো হঠাৎ করে আপনার আজাবে আমি পাকড়াও হয়ে গেলাম এটা যেন না হয় অর্থাৎ আমি যেন নিজেকে পরিশুদ্ধ করে তারপর যেতে পারি এই দু আমরা আল্লাহ রবের কাছে নিবেদন সবসময় আমরা করব আর এর সাথে নিজেকে ভালো মানুষ করার চেষ্টা করব তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এরকম কোনো কিছু যায় আসে না আমাদের জন্য ইনশাআল্লাহ তাআলা তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এটা খারাপ না আমার দেশে দেখবেন অনেকে হঠাৎ মারা গেলে বলে লোকটা ভালো মানুষ ছিল না রোড অ্যাক্সিডেন্টে মূল্য কেন আছে না নাই আমাদের দেশে মানুষ অন্যের ব্যাপারে মন্তব্য করতে যত পোদ্দারি করি আমরা নিজের ব্যাপারে আমাদের নিজের চরকায় তেল দেওয়ার খবর এতটা থাকে অথচ ইমানদারের কাজ হলো নিজের চিন্তা বেশি করবে এরপরে বলবো আহলি কুম রা অতএব আমরা নিজেদের চিন্তা বেশি বেশি করে করবো দেখবেন ফেসবুকের এই যুগে কে কিভাবে মরা গেল কে কিভাবে দুনিয়া থেকে চলে গেল কার কি হলো মানুষকে নিয়ে মন্তব্য করতে করতে আমাদের দিন যায় আমার কি হাল আছে আমার সম্পর্ক আল্লাহর সাথে কতটা আছে এটা নিয়ে যোগ বিয়োগ করার সময় আমাদের এরপর প্রশ্ন হলো আমি সিগারেট কোম্পানিতে চাকরি করি আমি সে আমি সিগারেট ডেলিভারি বা প্রচার করি সে টাকা কি আমার জন্য হারাম নাকি হালাল অবশ্যই আমার প্রশ্ন উত্তর দিবেন দেখুন সিগারেট কোম্পানিতে আপনি যদি চাকরি করেন কাজ করেন তাহলে সেক্ষেত্রে সেই কাজ আপনার জন্য হালাল হবে না সেখান থেকে উপার্জিত টাকা আপনার জন্য হালাল হবে না কারণ আল্লাহ তালা সুরা মায়দা দুই নম্বর আয়তে বলেছেন তাহাবানু আলাল বীর তাকুয়া ওয়ালা তাহাবানু আলাল ইসমিওয়াল তোমরা তাকোয়া এবং ভালো কাজে একে অন্যের সহযোগিতা করবে আর পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগিতা করবে অতএব আপনি যদি এমন কোনো কাজ করেন যে একটা গুনাহের কাজে সহায়তা হয় আপনি সিগারেট কোম্পানিতে সিগারেট বানাচ্ছেন সিগারেটের প্যাকেজিং করতেছেন সিগারেটের মার্কেটে মার্কেটিং করছেন দোকানে দোকানে দিয়ে আসছেন তাহলে এর মাধ্যমে সিগারেটের প্রচার প্রসার এটা পান যে করবে সে ধূমপানকারীকে আপনি সহযোগিতা করছেন তার কাজে হেল্প করছেন এই গুনাহটা বিস্তারে আপনি উপকারের আপনি অংশগ্রহণ উপকার করছেন এটার সহায়তা আপনি যেভাবে হোক অবতীর্ণ হলেন তো এটা আপনার জন্য জায়েজ হবে না আপনি যদি একজন খুনি মানুষকে খুন করবে আপনি ছুরিটা ধার দিয়ে দিছেন আপনি জানেন ছুরি দিয়ে মানুষকে খুন করা হবে আপনি ধার দিয়ে দিলেন আপনি আগায় দিলেন সব হবে না গুণা হবে ওই খুনের গুনাহের ভাগ নেওয়া লাগবে কি লাগবে না ঠিক একইভাবে আপনি জানেন এই সিগারেট খেয়ে মানুষ গুনাহের কাজ করবে ওর শরীর ধ্বংস হবে অতএব আপনি সেটা মার্কেটে দোকানে দিয়ে আসতেছেন প্রচার করতেছেন মানে হলো ওই যে খুনির অস্ত্র আপনি দাঁড়ায় দিতেছেন আগায় দিতেছেন ওইরকমই হলো অন্যায় কাজে সহযোগিতা হলো এই জন্য এমন কোনো চাকরি জায়েজ নাই যে চাকরিতে অন্যায় কাজে সহযোগিতা হয় আমাদের অনেক ভাইরা আছেন ইউরোপে পাড়ি জমায় যা রেস্টুরেন্টে চাকরি করে কি করে মদ আগায় দেয় বলে যে আমি খাই না হুজুর আমি শুধু কি করি আগায় দেই ঢেলে দেই আমি শুধু ওই যে দিয়ে আসি বাড়িতে বাড়িতে সাপ্লাই করি তাহলে আপনি এই অন্যায়টা হারাম কাজটা করার জন্য সহযোগিতা করছেন কি করছেন না এই উপার্জন হালাল হবে আল্লাহ তালা আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করো হালাল উপার্জন করবো তো ইনশাআল্লাহ হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন মোহতারাম হাজরিন আমার সময় অনেক আগে শেষ হয়ে গেছে আমাকে নোটিশ ভাই অনেক আগে দিয়ে দিয়েছেন কিন্তু আমার মনে চাচ্ছে আরও কথা বলি কিন্তু না না কিন্তু কথা বললে হবে না মানুষ আর সোনা গাজীতে মানুষ অপেক্ষা করতেছে ভাই আমাকে নোটিশ অনেক আগে দিয়েছেন এরপরে আলোচনা কি করবে আচ্ছা, হুজুর আসছেন নি আলোচনা করবে আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ভাই হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ হুজুর আসতেছেন খুব কাছাকাছি চলে আসছেন এর মধ্যে হামদনাথ দেয়া হবে ইনশাল্লাহ বিদিনিল্লাহ যেহেতু আমাকে আবার সোনাগাজে যাওয়া লাগবে এবং এই বেঁধে বেঁধে মানুষ নেয় আর কি আমার এগুলা অপছন্দের কাজ তারপরও যাইতে হয় এক একদিনে কয়েক জায়গায় সকাল থেকে পর্যন্ত কয় জায়গায় গেছি আল্লাহ জানে কোনো রেস্ট নাই দাওয়া নাই খাওয়া নাই